ও বন্ধরে কাস্তি নোয়াই পিরিত করে নৌকারে সাদাই মরে দুজনে যে যুক্তি করে শুকনাতে থাকবে না জলের সাথে মাছের ফিরিত রে বন্ধু জল ছাড়া সে বাঁচে না রে বাঁচে না মন জানে আর কেউ জানে না মন জানে আর কেউ জানে না এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর পিড়িতে দিওয়ানা রে দিওয়ানা মন জানে আর কেউ জানে না জানে আর কেউ জানে না মন জানে আর কেউ জানে না নাম গরিবে বন্ধু আলম ভাই হাত করি বাড়ি সাত এই গান গায়ে গায়ে কি টাকা পয়সা কিছু না এগুলো আমরা কসমেটিকের ব্যবসা করি তো গান কয়ে মানুষের হাটাতে গেলেই নেই আচ্ছা কি কি ধরনের গান গান আপনি আমাদের গান আছে one thousand three hundred ninety two বারোশো তেরোশো বিরানব্বইটা গান ইংলিশে কথা বাংলাতে ভাঙিয়ে যায় কী কী কী ধরনের গান হিন্দি গান বাংলা গান বেশি নয় রে তামা নয় রে পিত খাটি সোনা তামানয় রে পিত দিদি তেরা দিবার দিওয়ানা দিদি তেরা দিবার দিওয়ানা ওই রাম কেউ